কক্সবাজার চলছে রাখাইনদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব গতকাল থেকে শুরু হওয়া সাংগ্রেমপুয়ে চলবে উনত্রিশ এপ্রিল পর্যন্ত জেলা শহর সহ টেকনাফ রামু চকরিয়া পেকুয়া উখিয়া মহেশকালী ও ঈদগাঁও উপজেলার রাখাইনপল্লী ঘিরে তৈরি করা হয়েছে অর্ধশতাধিক প্যান্ডেল তিন দিনব্যাপী রাখাইনি উৎসবটি পর্যটন শহরে আলাদা মাত্রা যোগ করেছে একে অপরকে জল নিক্ষেপের মাধ্যমে পরিশুদ্ধির আহ্বান জানানো হচ্ছে শহরের আখানকুণ্ডিগুলো ঘুরে এমনটি দেখা যাচ্ছে শহরের পেশকার পাড়া বড় বাজার চাউল বাজার হাঙর পাড়া বৌদ্ধ মন্দির সড়কে তৈরি করা হয়েছে এগারোটি প্যান্ডেল নানা রকম ফুল আর কারুকার্যে সাজানো হয়েছে প্যান্ডেলের চারপাশ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসিংলা জানান রাখাইন জলকেলে নানা আনুষ্ঠানিকতা সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে জলকিলে উৎসবে সফল করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম